আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সেখানকার বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ভালো করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্মকৌশল নির্ধারণ করে দেওয়া হয়েছে মাদকের বিরুদ্ধে আমরা অপারেশন পরিচালনা করছি আমাদের জেলা পুলিশ এপিবিএম এখানে যারা আছে সারা দেশে আমরা অভিযান পরিচালনা করছি এবং আমাদের যথেষ্ট সাফল্য আছে বিজিবি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান করছে কোস্টগার্ড করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করছি এবং আমাদের সাফল্য আছে এবং যেখানে অপরাধ সংঘটিত হচ্ছে তথ্য পাচ্ছি বা আমাদের গোয়েন্দা তথ্য পাচ্ছি বা মানুষের মাধ্যমে তথ্য পাচ্ছি এর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এই বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং কাউকে ছাড় দেওয়া হবে গতকাল বিকেলে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান এসব কথা বলেন পুলিশ প্রধান মঙ্গলবার বিকেলে বিমানযোগে কক্সবাজার আসেন বুধবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার শহরে ফিরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম এবং জাতীয় কবি নজরুল ইসলামের একশো চব্বিশতম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন সভায় আটই মে রবীন্দ্র জয়ন্তী এবং পঁচিশে মে নজরুল জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় দিবস দুটিতে আলোচনা সভা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি কুতুবদিয়ায় বাড়ির আঙিনার কূপ পুকুর ও জলাশয় থাকার কারণে এ হার বেশি এসব এলাকায় পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন অনেকেই জানেন না পানিতে ডুবলে প্রাথমিক করণীয় কী পানিতে ডুবে মৃত্যুর কারণ অনুসন্ধানে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের জিএইচএআই সহযোগিতায় কয়েক বছর ধরে মাঠ পর্যায়ে জরিপ করছে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি সংস্থাটির তথ্য বলছে শতকরা একাত্তর শতাংশ মৃত্যুর ঘটনা ঘটে সাঁতার না জানার কারণে এই প্রবণতা পাঁচ থেকে ছয় বছর বয়সীদের মধ্যে বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি সংস্থার তথ্য মতে গত তিন বছরে কুতুবদিয়ায় পানিতে ডুবে মারা গেছে একশো একানব্বই জন টেকনাফে এক কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ আইস ও তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি আটক মোহাম্মদ রিফাত টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার শামসুল আলমের পুত্র টেকনাফস্থ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ জানিয়েছেন নীলা বিউপি ফাঁড়ি থেকে মেম্বার ঘাট দিয়ে মাদকদ্রব্য আসার খবর পেয়ে গতকাল রাতে অভিযানে যায় বিজিবি গভীর রাতে একটি কাঠের নৌকা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করলে ধাওয়া করে বিজিবি সদস্যরা এ সময় রিফাতকে আটক করতে সক্ষম হয় এবং নৌকা তল্লাশি করে মাদকগুলো উদ্ধার করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নটা চল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা